আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ এপিসোডে বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলাদেশের সর্বদক্ষিণের বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার বারাইয়ারহাট পৌরসভা তো বন্ধুরা আজকে আমরা বারাইয়ারহাট পৌরসভার আশপাশ ঘুরে দেখব এবং এই সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং বারাইয়ারহাট পৌরসভার সৌন্দর্য উপভোগ করবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বারাইয়ারহাট পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার অন্তর্গত একটি পৌরসভা চট্টগ্রাম জেলা সদর থেকে তেহত্তর কিলোমিটার উত্তরে মিরসরাই উপজেলার উত্তরাংশে বারাইহাট পৌরসভার অবস্থান এর মোট আয়তন দুই দশমিক বারো বর্গ কিলোমিটার এই পৌরসভার উত্তরে হিঙ্গুলি ইউনিয়ন ও দুম ইউনিয়ন পশ্চিমে ওসমানপুর ইউনিয়ন এবং দক্ষিণ ও পূর্বে জোরারগঞ্জ ইউনিয়ন অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ পৌরশাখা তিন পৌরসভা ঘোষণা প্রজ্ঞাপন পঁচিশ তিন উনিশশো নিরানব্বই ইং অনুযায়ী মিরেশ্বরাই উপজেলার বারাইয়ারহাটকে পৌরসভা বা শহর এলাকা ঘোষণা করেন এটি একটি ক শ্রেণীর পৌরসভা এই পৌরসভার কার্যক্রম সাতাইশ এপ্রিল দুই সাল তারিখ থেকে শুরু হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় দপ্তরের তৎকালীন মন্ত্রী জনাব জিল্লুর রহমান আঠারো নভেম্বর দুই ইংরেজি রোজ বুধবার এ পৌরসভা উদ্বোধন করেন এটি বাংলাদেশের দুশো পনেরোতম পৌরসভা হিঙ্গুলি জোরারগঞ্জ ও দুম এ তিনটি ইউনিয়নের জামালপুর পূর্ব হিঙ্গুলি পশ্চিম হিঙ্গুলি আজমনগর সোনাপাড়া সোনাপাহাড় ইমামপুর ও দুম এই ষাটটি মৌজার সর্বমোট দুই দশমিক বারো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বারাইয়ারহাট পৌরসভা প্রশাসনিক এলাকা গঠিত হয় বারাইয়ারহাট পৌরসভা জাতীয় সংসদের দুইশো আটাত্তর নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম একের অংশ এই পৌরসভার প্রশাসনিক কার্যক্রম জোরারগঞ্জ থানার আওতাধীন মোট নয়টি ওয়ার্ড নিয়ে এই পৌরসভা গঠিত হয় ওয়ার্ড ভিত্তিক পৌরসভা এলাকাসমূহ হচ্ছে এক নং ওয়ার্ড ইমামপুর সোনাপাড়া আংশিক দুই নং ওয়ার্ড জামালপুর আংশিক সোনাপাহাড় আংশিক তিন নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলি আংশিক চার নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলি আংশিক পাঁচ নং ওয়ার্ড জামালপুর আংশিক পশ্চিম হিঙ্গুলি ছয় নং ওয়ার্ড জামালপুর আংশিক সাত নং ওয়ার্ড জামালপুর আংশিক আট নং ওয়ার্ড জামালপুর আংশিক নয় নং ওয়ার্ড জামালপুর আংশিক ও দুম বারাইহাট পৌরসভার সীমানা উত্তরে দুমঘাট ব্রিজের দক্ষিণ পাশ পূর্বে মেহেদিনগর কালামিয়া মসজিদ দক্ষিণে মঈনুদ্দিন চৌধুরী ফিলিং স্টেশন ও সিপি বাংলাদেশ লিমিটেড এবং পশ্চিমে শান্তির হাট পর্যন্ত দুই সালের আদমশুমারি অনুযায়ী বারো এয়ারহাট পৌরসভা মোট জনসংখ্যা এগারো হাজার জন এর মধ্যে পাঁচ হাজার নয়শো তিরাশি জন পুরুষ এবং পাঁচ হাজার ছয়শো জন মহিলা দুই সালের আদমশুমারি অনুযায়ী বারাইহাট পুরসভা সাক্ষরতা হার আটান্ন দশমিক তিন পার্সেন্ট এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ একটি ডিগ্রি কলেজ একটি ফাজিল মাদ্রাসা একটি উচ্চ মাধ্যমিক কলেজ দুটি মাধ্যমিক বিদ্যালয় একটি দাখিল মাদ্রাসা একটি এফতাইদিয়া মাদ্রাসা ও তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে textile engineering college Chattogram Barayarhat degree college Zorarganj মহিলা কলেজ আর মাদ্রাসাগুলো হচ্ছে শান্তিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা জোরারগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে সিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় বারাইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় আর প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছে ইমামপুর রহিমের নেশা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর সোনা পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সিনকি আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয় বারাইহাট পৌরসভা তিনটি বেসরকারি হাসপাতাল একটি পরিবার পরিকল্পনা ক্লিনিক ও পনেরোটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এখানে রয়েছে পনেরোটি কলকারখানা বারাইহাট পৌরসভা যোগাযোগের প্রধান সড়ক হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এছাড়া পৌরসভার অভ্যন্তরে ছয় কিলোমিটার পাকা রাস্তা চোদ্দ কিলোমিটার আধা পাকা রাস্তা ও আট কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে এখানে পৌরসভায় এগারোটি মসজিদ ও ছয়টি মন্দির রয়েছে বারাইহাট ইউনিয়নের প্রধান দুইটি হাট বাজার হল বারাইহাট বাজার এবং শান্তিরহাট বাজার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে কাজী মুর্শিদ চলচ্চিত্র পরিচালক বারাইহাট শহরটি সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহা আমানত আন্তর্জাতিক বিমানবন্দর শহরটি চট্টগ্রাম জেলার একাদশ বৃহত্তম ও মিরসরে উপজেলার দ্বিতীয় বৃহত্তম শহরাঞ্চল মূলত শহরটির মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গিয়েছে যার ফলে এলাকা খুব দ্রুত একটি শহরাঞ্চল এবং ব্যবসা কেন্দ্র পরিণত হয়েছে বারাইয়ারহাট পুরসভাটা ফেনী জেলার কাছাকাছি হওয়ায় ফেনী সোনাগাজীর অধিকাংশ চর জুড়ে মৎস্য চাষ করা হয় ওইখানে মৎস্য ব্যবসায়ীরা ওইখান থেকে মাছ এনে বারাইয়ারহাট বাজারে বিক্রি করে ফেনী মিরেশ্বরায় চরাঞ্চলে মাছ ব্যবসায়ীদের কারণে বারাইহাট বাজারে খুব ভোরবেলায় বড় আকারে একটি পাইকারি মাছের বাজার বসে দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে মাছ কেনার জন্য এখানে বন্ধুরা আপনারা যখন বারাইহাট পৌরসভা আসবেন ঘুরতে এখানে থাকার জন্য একটি হোটেল রয়েছে আপনারা চাইলে এখানে অবস্থান করতে পারেন হোটেলটির অবস্থান বারাইহাট বাজারের মধ্যখানে বারাইহাট পৌরসভার আশপাশে প্রচুর দেখার মতো জায়গা আছে বারাইহাট পৌরসভার খুব কাছেই ফেনীর মুহুরি প্রজেক্ট আপনারা চাইলে বারাইহাট পৌরসভা থেকে ফেনী মুহুরি প্রজেক্টও ঘুরে আসতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী পর্বে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ